হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে পূর্বে অনেক ভিডিও আপলোড করেছি ফেসবুক দিয়ে কিভাবে গুগল ভয়েস তৈরি করবেন আনলিমিটেড কীভাবে টেক্সনার অ্যাকাউন্ট খুলবেন ডিসগো সফ ফাইভ আইপি কীভাবে কানেক্ট দেবেন আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট উইদাউট নাম্বারে কীভাবে ক্রিয়েট করবেন এবং গুগল ভয়েসের ক্রিয়েটিং আমরাও ইতিপূর্বে দেখাইছি আজকে আমরা যে বিষয়টি দেখাবো এটাও গুগল ভয়েস নিয়ে এবং গুগল ভয়েস সম্বন্ধেই আর সেই বিষয়টি হচ্ছে আপনারা ক্র্যাক লিস্টের মাধ্যমে যে কীভাবে গুগল ভয়েস ক্রিয়েট করবেন ক্র্যাক লিস্টের মাধ্যমে কিভাবে ফ্রিতে গুগল ভয়েস ক্রিয়েট করবেন ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দিন যাতে করে আপনাদের পরবর্তীতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো অবশ্যই আপনাদের ওয়ালে শো করে বন্ধুগণ তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের আমাদের ক্র্যাক লিস্টের মাধ্যমে কিভাবে আমরা গুগল ভয়েস ক্রিয়েট করব সেই ভিডিওটি চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমত আমাদেরকে ক্রাকলিস্টের মাধ্যমে গুগল ভয়েস ক্রিয়েট করতে একটা ভিপিএন কানেক্ট দিতে হবে আমাদের পিসিতে আমরা কি করব ভিপিএনটি কানেক্ট দেওয়ার পর আমরা এখানে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে এসে আমরা আইপিটা চেক করে নেব অনেকেই আমাকে প্রশ্ন করলেন এই এই কয়েকদিনে যে ভাইয়া ক্রাক লিস্টের মাধ্যমে কিভাবে আমরা গুগল ভয়েস ক্রিয়েট করব ক্রাক লিস্টের মাধ্যমে আপনারা কিভাবে ফ্রিতে গুগল ভয়েস ক্রিয়েট করবেন যারা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে অবগত নেই তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির কোথাও না টেনে না কেটে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে আপনি সম্পূর্ণ মেথডটি বুঝে কাজ করতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই ক্রোম ব্রাউজারে আমার আইপিটা হচ্ছে ইউএসএতে চলে গিয়েছে যেটা নব্বই পার্সেন্ট আমি টাইম জোন সেট করতেছি না এখানে টাইম জোন সেট করার বিষয়টা খুব ইম্পর্টেন্ট না তো আমরা এখানে সার্চ দিব ক্রাগ লিস্ট এ জি ক্রাগ লিস্ট লিখে আমরা সার্চ দিলাম এখানে একটু ওয়েট করতে হবে একটু সময় নেবে আমরা এই ক্র্যাক লিস্টে যে প্রথমেই ক্র্যাক লিস্ট বা সাইটস লেখাটা আছে আমরা এটার উপর একটা ক্লিক দিয়ে নিব ক্র্যাক লিস্টের ক্ষেত্রে গুগল ভয়েস ক্রিয়েট করতে গেলে আপনাদেরকে একটু সময় লাগবে আর যার কারণে এখানে নেট আপনার যতই দ্রুত থাক না কেন তবুও একটু সময় নিতে হবে তো বন্ধুরা আমাদের কাছে ফাইনালি ক্রাক যে মানে প্রোফাইলটা ওটা আমার কাছে চলে এসেছে আমরা কি করব এখান থেকে আমরা এই ফরসেল ফরসেল নামে অপশনটা এটা সিলেক্ট করব সো চলুন আমরা এখন ফরসেল থেকে একটা সিলেক্ট করে নিই যে কোনো একটা আমরা প্রথমত এটা সিলেক্ট করলাম আর হ্যাঁ আরেকটা কথা বলে দিতে চাই যারা ক্র্যাক লিস্টের মাধ্যমে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদেরকে অবশ্যই টেক্স নাও অ্যাকাউন্ট লাগবে আর যাদের টেক্স নাও অ্যাকাউন্ট এখন পর্যন্ত আপনারা ক্রিয়েট করেননি বা ক্রিয়েট করতে পারেননি আপনারা কি করবেন সরাসরি আমার robot S M technical YouTube চ্যানেলে চলে যাবেন এবং sir how to create TextNow account তাহলে আপনারা আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা ভালোভাবে সুন্দরভাবে একটা টেক্সনা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালে কিছু শো করছে এখানে নিউয়েস্ট মানে কি নতুনগুলো আমার ওয়ালে শো করছে আমি এগুলোতে কি করব কন্ট্রোল চাপবো একটা করে ক্লিক করব কন্ট্রোল চাপবো আর একটা করে ক্লিক করব আমি এভাবে কন্ট্রোল চাপবো আর একটা করে ক্লিক করব দেখেন বন্ধুরা আমি এই কন্ট্রোল চাপতেছি আর একটা করে ক্লিক করতেছি কন্ট্রোল চাপতেছি আর একটা করে ক্লিক করতেছি আপনারা কিভাবে এই ক্যাক লিস্টের মাধ্যমে নাম্বার নিয়ে এসে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেইটা আমি আজকে আপনাদেরকে ফুললি দেখাবো সো বন্ধুরা ভিডিওটি না টেনে আপনাদের যতদূর সম্ভব আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন আমার এখানে এই যে টেক্সনাও অ্যাকাউন্টটা আমি টেক্সনাও অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম এখানে আমাদের একটু সময় দিতে হবে নেট প্রবলেম অথবা নেট ছাড়া কোনো সমস্যা নেই আপনারা একটু সময় দিয়ে দিয়ে কাজ করবেন তো বন্ধুরা আমি যেগুলো সিলেক্ট করছিলাম আমি তার মধ্যে থেকে একটা বের করে নিলাম এখানে দেখেন ক্র্যাক লিস্টের মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড গুগল ভয়েস করতে পারবেন ইনশাল্লাহ পার ডে দশ থেকে পনেরোটা গুগল ভয়েস অ্যাকাউন্টে একজনই ক্রিয়েট করতে পারবেন আর আমি মনে করি আপনি যদি দশ থেকে পনেরোটা গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইনশাল্লাহ ভালো মানের একটা প্রফিট পাবেন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি নাম্বারের একটা অপশন থাকতো কিন্তু এই জায়গায় দেখেন কোনো নাম্বারের অপশন নাই আমরা কি করব নেক্সট পেজে চলে যাব এখন এই জায়গায় হয়তো বা একটা নাম্বার থাকতেও পারে আমরা আমাদের টেক্স নাও অ্যাকাউন্টটা কি দেখুন বন্ধুরা এখানে আমাদের কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আছে মানে কি এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এটার উপর একটা ক্লিক দিলাম জায়গায় এই নাম্বারটা পাবেন এখানে দেখেন একটা শো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আসে আমি একটা ক্লিক দিয়ে নিলাম শো কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদেরকে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট না করলে অবশ্যই যেহেতু ক্র্যাক লিস্ট বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে একটু বিকল্প পদ্ধতিতে ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এই পেজে চলে আসলাম আর এখানে এসে অবশ্যই আমাদেরকে রোবট সারাইতে হবে আর রোবট না সারা পর্যন্ত আপনারা যাইতে পারবেন না তো আমরা ক্লিক করে দিই যেগুলোতে রোবট চাইছে রোবট যেটা চাইছে আমরা ওটা ক্লিক করে দিয়ে নেক্সট করে দিলাম এখন আমরা ভেরিফাই করব ভেরিফাই করার সময় একটু আপনারা সযত্নে ভেরিফাইটা করে নেবেন এখানে দেখেন আমাকে বলছে জি তো ভেরিফাইটা হয়ে যাওয়ার পরে আবার আমরা একটা ক্লিক করার সাথে সাথে আমরা কি ফোন নাম্বারটা পেয়ে গেছি আমরা এখান থেকে এই ফোন নাম্বারটা কি করব কপি করে নেব কপি করে নিয়ে আমাদের যে টেক্স নাও অ্যাকাউন্ট আছে এই টেক্স নাও আমরা এখানে নাম্বারটা পেস্ট করে দেব যে নাম্বারটা আমরা ওখান থেকে নিয়েছিলাম সরি নাম্বারটা সম্পূর্ণ কপি হয়নি আমরা এই নাম্বারটা কপি করে নিলাম এখানে আবার নাম্বারটা আমরা পেস্ট করে নেব বাস আমরা তিনশো দশ ছয়শো পঞ্চাশ তিনশো দশ ছয়শো পঞ্চাশ সপ্তআশি ছিচল্লিশ তো বন্ধুরা আমরা এখানে নাম্বারটা লিখব তিনশো দশ ছয়শো পঞ্চাশ সপ্তআশি ছেচল্লিশ আমরা এই নাম্বারটা এখান থেকে পেয়েছি টেক্স মানে আমাদের ক্রাগলিস্ট থেকে আমরা এই নাম্বারটা পেয়েছি আমরা কি করব এই যে উপরের হাইলাইট জায়গাটা আছে আমরা এটা কপি করব কপি করার পরে এখানে গিয়ে এখানে এটা পেস্ট করে দেব দেওয়ার পরে বলবো আই ওয়ান্টেড বাই ইট বাস আমরা এই যে অপশনটা এইটা আমরা তাকে একটা এস এম এস পাঠাবো আমরা তাকে যখন এস এম এস করলাম তারপরে আবার আমরা আবার ক্লিক দেবো এইভাবে খুঁজতে থাকবো কোথায় নাম্বার দেওয়া আছে বা কন্ট্যাক্ট শো কন্ট্যাক্ট ইনফরমেশন লেখাটা চলে আসবে দেখেন বন্ধুরা আমরা আবারও একটি পোস্ট পেয়েছি যেটাতে শো কন্ট্যাক্ট ইনফরমেশন চলে এসেছে আমরা এই জায়গাটাতে কি করব শো কন্ট্যাক্ট ইনফরমেশন এই জায়গাতে একটা ক্লিক দিয়ে নেব এখানে আমাদেরকে রোবট চাইছে এই ইমাসটা যেটা দেওয়া আছে এই ইমাসে এইভাবে যেটা আছে সেটা আমাদেরকে কি ক্লিক করতে হবে আমরা পেয়ে গেছি তিনটে আমরা এখন ভেরিফাই করে নিলাম দেখেন বন্ধুরা ভেরিফাই হওয়ার পরে সাথে সাথে আমার কাছে কিন্তু ওই নাম্বারটা চলে এসেছে আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব নেওয়ার পর আমাদের টেক্সট নামে চলে যাব টেক্সট নামে এখানে গিয়ে আমরা কি লিখব এখানে পেস্ট করে দেব দেওয়ার পরে আবার আমরা ওই ব্রাউজারে চলে যাব যে ব্রাউজারে আছে এখানে এইটা কপি করে নেব নেওয়ার পরে আবার আমরা ওই ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পরে এইটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে লিখলাম আই ওয়ান্টেড বাইট ব্যাস আমরা কি করব এই এস এম এসটা সেন্ড করে দেব এই এস এম এসটা সেন্ড করে দেওয়ার পর আমার আমরা আমরা চলে যাব আমাদের এই ক্র্যাক লিস্টে এইভাবে আমরা খুঁজলে ইনশাল্লাহ পার ডে দেখেন বন্ধুরা আমি পাঁচ থেকে ছয় মিনিটে দুই থেকে তিনটা নাম্বার পেয়েছি এখন সেই সাথে দেখেন এইখানে একটা নাম্বার পেয়েছি আমি এইটা দেখি একটু এখানে আমি রোবটটা সারাবো এই যে ইমেজ এখানে একটা ডগ মানে কুত্তা কুত্তার ইমেজ কয়টা আছে দুইটা দিয়ে দিলাম তিনটা দিয়ে ভেরিফাই করে দিলাম বাস রোবট ছাড়ানো কিন্তু এখানে খুব সহজ কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি দুইটা নাম্বার দিয়েছে আপনারা দেখেন এই ব্যক্তি আমাদেরকে এখানে দুইটা নাম্বার দিয়েছে তা মানে কি দুইটা নাম্বার থেকে আমরা দুইটা গুগল ভয়েস করতে পারবো আর দুইটা গুগল ভয়েস করা মানেই হচ্ছে কি আপনার তো বন্ধুরা দেখুন আমি এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ছয় থেকে ষাটটা নাম্বার এনে দেখালাম আপনারা যদি সারা দিনে কাজ করেন তাহলে ইনশাল্লাহ বিশ থেকে তিরিশটা নাম্বার পেয়ে থাকবেন আর এই বিশ থেকে তিরিশটা নাম্বারের মধ্যে আপনাদের কাছে দশটা জিবি এমনিতেই হবে তো বন্ধুরা আপনারা কিভাবে টেক্স নাও খুলবেন তার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা এই টেক্সনাম অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওটি দেখতে পারেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে robot S M technical YouTube চ্যানেলের পাশে থাকবেন এবং আশা করি আপনারা সবাই দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমার মনের উৎফুল্লিত আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করে থাকব ধন্যবাদ এত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে robot S M technical YouTube চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ